আমি স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে আস্থা ছিল আর আমি কাজটা ভালোবাসতাম ফেসবুক বিফল হলেও আমার ভালোবাসাটা থাকতো জীবনে একটা স্বপ্ন থাকতে হয় সেই স্বপ্নকে ভালোও বাঁচতে হয় মার্ক জুকার পার্ক আমি যখন ছোট ছিলাম তখন আমার সত্যি সত্যি অনেক অনেক স্বপ্ন ছিল আর এই স্বপ্ন তৈরি হয়েছিল কারণ আমার অনেক অনেক পড়ার সুযোগ ঘটেছিল বিল গেটস যারা তোমার বড় স্বপ্নকে নিরুৎসাহিত করে তাদের থেকে দূরে থাকো ছোট মানসিকতার মানুষরাই বড় স্বপ্ন দেখতে ভয় পায় যারা আসলেই বড় মনের মানুষ তারা সবসময় তোমাকে উৎসাহ দেবে মার্ক টুয়েন সব বড় স্বপ্ন শুরু হয় একজন স্বপ্নদ্রষ্টার হাত ধরে মনে রাখবে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি ধৈর্য আর আকাঙ্ক্ষা তোমার ভিতরে সব সময় বিদ্যমান দাস প্রথা বিরোধী নেত্রী হ্যারিট টাপম্যান আপনি যত বেশি স্বপ্ন দেখবেন তত বেশি সামনে যাওয়ার শক্তি পাবেন মার্কিন সাঁতারু মাইকেল ফেলস একজন মানুষকে জানার সত্যিকারের উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ যে বিশ্বাস করে সেই বেঁচে থাকে পবিত্র বাইবেল